সুপ্রিয় দর্শক মন্ডলী কেমন আছেন সবাই আমরা এখন লিডার আমি বাংলাদেশ ছবির শুটিং এর স্পটে আছি লিডার আমি বাংলাদেশ ছবির শুটিং তো ভিডিও করতে যাচ্ছে না বন্ধুরা আপনাদের জন্য তুলে ধরলাম ছবিটা খুবই শীঘ্র মুক্ত হবে ছবির নায়িকা হিসেবে আসছে আমাদের সবার প্রিয় নায়িকা বুবলি ছবির নামটা হ্যাঁ, আপনাদের শুটিং আর কতদিন আছে ছবিটা কবে মুক্তি কবে মুক্তি হবে ভাই ছবি কবে মুক্তি হবে ভাই